এর রিস্ক কমেছে কতটুকু তারপর মায়োকার্ডিয়াল ইনফেকশনের রিস্ক কমেছে ব্রেস্ট ক্যান্সারের রিস্ক কমেছে এবং সেই ক্ষেত্রে আপনার মেডিকেল কমিউনিটি কত এটা এখানে দেওয়া আছে এইটা তো প্রশ্ন থাকবে না স্বাভাবিক তবে এইটা মনে রাখা জরুরি যে কোনটা কত কোন এটা তো যখন লিখে লিটারেচার থাকবে যাতে বলতে পারবে ট্রিটমেন্ট কি ট্রিটমেন্ট হিসেবে যখন আমরা ভিটামিন ডি নিব তখন চল্লিশ হাজার পার উইককে নিতে হবে ফলো করে মেনটেন্স থেরাপি পার উইকে কতটুকু নিব চল্লিশ হাজার উইকের জন্য নিব তারপর মেনটেন্স ডোজ যেটা আছে হ্যাঁ সেটা আমরা দুই হাজার পার ডে হিসেবে চিলড্রেনদের জন্য আবার দুই হাজার আগে ওয়ান সেভেন্টি উনিশ এটা তো আপনারা জানেন hmm. এগুলো তো এটা আগে প্রোডাক্ট না আমাদের প্রিভেনশনের জন্য আপনার মাসে বিশ হাজার করে থাকে তাই আমি চিন্তা করছি পাঁচ করে জানি কারণ এটা আসলেই অনেক নেই এখনো খাওয়া হয় না আমি খাচ্ছি মেইন ইস্যুটা কি treatments of choice in vitamin D deficiency তারপর হাইপোভিটামিনাল হাইপোভিটামিনোসিস ডি মানে কি কম মানে কম মানে কি কম কম নরমাল থেকে কোনো কিছু কম থাকে তার আগে হাইপো লাগানো হয় হাইপোভিটামিনোসিস মানে বোঝানো হয়েছে যে ভিটামিনের কমতি আছে কোন vitamin D hypovitaminosis D strengthens bone and improves muscle function significantly reduces cancer এটা কি একটু দেখাবো